তাতে আমাদের তিন চারটে গ্রামের মানুষ এই বাঁধের ফলেতে এই বছর এই খরা মৌসুম থেকে চান করা কাপড় কাচার জন্য খুবই উপকৃত এটা উপকার হয়েছে উপকার কয়টি গ্রামে তিনটি গ্রামে তিনটি গ্রামের উপকার হয়েছে এই বাঁধের ফলে এই বাঁধের ফলে বাহ খুবই ভালো আর এরপরে বর্ষাতে তো ওই চাষিদের তো উপকার হবেই সেচের সেচের জন্য জলটা ব্যবহার করবে বাহ তা আপনারা ভাবছেন যে এবার এই বছরে খুব ভালোই আর কি আপনাদের হবে চাষ হ্যাঁ চাষ অথচ আমাদের মানে গাছপালাও বাড়বে হ্যাঁ, জলের সমস্যা থেকে কিছুটা আমরা মানে রেহাই পেয়েছি বাহ এবং আগামী দিনে আরো আরো ভালো হবে হ্যাঁ, আশা করছি আমরা খুবই উপকৃত হব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওই দেখো সামনে Ah, Farno. Oh, masih aku. Mana? Sedikit.